শুক্রিয়া পরবর্তী প্রশ্ন এক ভাই জানতে চাইছেন যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার কেমন আলেম ছিলেন এটা একটা তার ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ কেমন আলেম ছিলেন এই বিষয়ে পুরো স্বতন্ত্র আমার মনে আমারই একমাত্র বাংলা ভাষায় বক্তৃতা আছে একটা প্রায় দেড় ঘন্টার ওপরে তার জীবনী তার লেখনী তার লেখনীর পর্যালোচনা সম্পূর্ণ উপরে প্রায় দেড় ঘন্টা একটা আলোচনা আছে আমি একটা কথা দিয়েই আপনাকে বলতে চাই তার যদি চারিত্রিক দিক বলেন তার আদব আখলাক বলেন তো আমরা যারা আলেম ওলামা যারা কথা বলছে এবং আমাদের মতো মানুষ যারা দাওয়াতে কাজ করছে তাদের দ্বারা আমার বিশ্বাস সম্ভব নয় তার আখলাককে তার কথা বলার স্টাইলকে নকল করতেও পারবে না অভিনয় করতে চাইলেও বেটা আধা ঘন্টা দশ মিনিট অভিনয় করে ঠিক করতে পারবে তারপরে ভুল ভাব কি বলে ফেলবে মানে তার যা কথাবার্তা মানে কোনোদিন বিরোধিতা সেভাবে করে না আর এমন সময় এমন এমন অধান দিয়ে কথা বলে তার আখলাখ আদবকে কপি করতে পারা সম্ভব নয় কাউকে যদি বলে তুই একটু অভিনয় কর ও দশ মিনিট ঠিক অভিনয় করে এসে বক্তৃতা দিচ্ছে এক মিনিটের জায়গাতে রেগে গেছে ভাই এমন অনেক আছে না ভাই তাকে অনেকে নকল করতে গিয়েছে মানে ওর মতো ধৈর্য শক্তি থাকবে ওইভাবে স্টাইলে কথা বলবে এইভাবে সমাধান যে চেষ্টা করবে কিন্তু একটু যে তার বিরুদ্ধে চলে গেছে অমনি রেগে গেছে আর দুই আলেম হিসেবে আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের বাংলাদেশের একজন আলেম যার লেখনের মধ্যে আল্লামা নাসর আল্লামা ইমাম ইবনু তাইমিয়া রহমাহুল্লাহ এবং শেখ শাহুল্লাহ মহাদ্দেস দেলবি তাদের লেখার মতো অনুরূপ তিনি লিখতেও পারতেন আলহামদুলিল্লাহ খন্দকার আব্দুল জাহাঙ্গীর রহমাল্লাহ লেখার স্টাইল আর শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া লেখার স্টাইল অনেকটাই নাইনটি পার্সেন্ট মানে ধাঁস এক তার মানে বোঝা যায় যে তিনি শাইখুল ইসলামের দ্বারা কত প্রভাবিত ছিলেন ইমাম তাইমিয়ার মাজমাল ফাতোয়া পড়েছেন তার বিভিন্ন লেখা বই পড়েছেন আর জাহাঙ্গীর স্যারের বই পড়বেন দেখবেন লেখার স্টাইল একই কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের আলেম অন্য ধর্মের কেউ যদি সালাম দেয় তাহলে তার উত্তর কিভাবে দিতে নম্বর হাদিস কোন ইহুদি খ্রিস্টান অমুসলিম যদি কেউ আপনাকে সালাম দেয় আপনি বলবেন সেম টু ইউ মানে ওয়ালাইকুম এতটুকুই বলবেন সম্পূর্ণটা বলবেন না এটা ইসলামের রীতি শুক্রিয়া পৃথিবী প্রশ্ন করছেন পৃথিবীর ক্যাবলা কাবা কিন্তু মহাকাশে অর্থাৎ উপরের দিকে যদি বিমানে বা কোথাও যায় তাহলে তার কেবলা কোন দিক হবে আদায় করো যদি কিবলা ঠিক করতে না পারেন আপনার জন্য কিবলা কথা বুঝতে পারলেন না ভাইজান আলমের হাদিস বলে যে আছে তোমরা পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ ফেরায় এটা বড় নয় বরং তোমরা আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে ভয় করবে সূরা বাকারা আয়াত নম্বর 77 শুকরিয়া ভাই প্রশ্ন করছেন যে সূরা ফাতিহা কেউ কেউ দল শেষের শব্দ কেউ দললেন বলে কেউ জললেন বলে এটা শুদ্ধ কোনটা যারা কানি আছে তাদের কাছ থেকে বেশি নেবেন আমি এই বিষয়ে মিসকিন হ্যাঁ।